হ্যালো সুজুকি লাভার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আজকে এই মার্চ মাসের প্রায় মানে মিডিল বরাবর একটা পর্যায়ে চলে আসছে আর আজকে কিন্তু আমাদের সুজুকি রাইডার জোনে কি কি বাইক অ্যাভেলেবেল আছে কোন কোন মডেল পেয়ে যাবেন ইমিডিয়েট এসেই নিয়ে নিতে পারবেন আর কোন কোন মডেলের কোন কোন কালারগুলো পেয়ে যাচ্ছে সেগুলো কিন্তু ডিটেলস এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন আর প্রথমে আর এটার ডিটেলসে যাওয়ার আগে একটু বলে নিব কিন্তু আমাদের এখানে যে বাইকগুলো আছে এগুলার প্রাইস আপডেটও কিন্তু এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন আর কিছু স্পেশাল গিফট আইটেমও কিন্তু আছে আমাদের সুজুকি রাইডারজনের পক্ষ থেকে এইটাও কিন্তু এই গিফট আইটেমগুলো কিন্তু অ্যাকচুয়ালি এক্সক্লুসিভ কিছু গিফট আইটেম থাকবে সেগুলো তো ডিটেলস জানতে পারবেন আর এই ডিটেলসটা জানানোর জন্য আমাদের সাথে আছে আমাদের এই সুজুকি রাইডারজনেরই employee Liza madam Liza madam কিন্তু ডিটেলস আপনাদেরকে সব কিছুই জানিয়ে দিবে প্রথমে তো আমাদের এখানে যেটা জানাবো সেটা হচ্ছে আমাদের কাছে তো জিক্সার মনোটনের ক্লাসিক যে ভাষণটা আছে এটার ইয়েলো কালারটা এটা সম্পর্কে একটু ডিটেলস জানাই সবাইকে আমার কাছে কিন্তু জিক্সার মনোটনের ক্লাসিক প্লাস এটা বর্তমান প্রাইসটা তো হচ্ছে মানে যে প্রাইস ছিল আগের প্রাইজই আছে বর্তমানে এটার প্রাইস কত চলতেছে জানি এক লক্ষ নিরানব্বই হাজার নয়শো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এই বাইকটা আপনার নিজের করে নিতে পারতেছেন আর এই বাইকটা কিন্তু যে এক পিস আছে এমনটা কিন্তু না আমাদের এখানে কিন্তু এই বাইকটা কয়েকটা পিস আছে আমাদের এখানে দেখতেছেন যে একটা আছে এছাড়া কিন্তু আমাদের ওয়ার হাউজেও অ্যাভেলেবেল আছে সেক্ষেত্রে যারা নিতে যাচ্ছেন অবশ্যই সুজুকি রাইডার জন্য এসে আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু মানে অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন ইমিডিয়েট চাইলে ইমিডিয়েট উইদাউট এনি বুকিং কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আর নেক্সট আমাদের আরেকটা এইটারই কিন্তু আরেকটা ভার্সন আছে ওইটা হচ্ছে জিক্সার ক্লাসিক ম্যাট যেটা ম্যাট ভার্সনটা ম্যাট ভার্সনে কিন্তু আমাদের মনে হয় ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল আছে তাই না ব্ল্যাক কালারটা একটু দেখান সবাইকে ব্ল্যাক কালারটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটারও প্রাইস এটারও প্রাইস কিন্তু ওটারও সেম মনে হয় তাই না ওটারই সেম আর এটার বর্তমান প্রাইস কিন্তু মাত্র হচ্ছে এক লক্ষ নিরানব্বই হাজার নশো পঞ্চাশ টাকা তাহলে দুইটার প্রাইসই কিন্তু সেম আসতেছে হ্যাঁ।, হ্যাঁ আর কিন্তু একটু ডিফারেন্ট আছে যেটা হচ্ছে ওটা ম্যাট কালার আর এটা গ্লোসি গ্লোসি ইয়েলো কালার সেক্ষেত্রে এই দুইটা কালারই কিন্তু আমাদের সুজুকি রাইডার জন্য অ্যাভেলেবেল পেয়ে যাবে এছাড়াও আমাদের কাছে মোনোটন যেটা জেনারেল কালারগুলো আছে এই জেনারেল কালার কালারগুলোও আমাদের সুজুকি রাইডার জন্য অ্যাভেলেবেল আছে জেনারেল কালার কি কি আছে আমাদের এখানে ব্ল্যাক কালার ব্ল্যাক আছে তারপরে মেরুন কালার আছে সাথে হচ্ছে ব্লু কালারও আছে আর এগুলার প্রাইস কিন্তু মানে সেম আগে যে প্রাইসটা ছিল সেই প্রাইজে আছে মাত্র হচ্ছে এক লক্ষ বিরানব্বই হাজার নশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে যারা নিতে যাচ্ছেন অবশ্যই এই যে ব্ল্যাক কালার এসে পাচ্ছেন না এমনটা কিন্তু না এসে কিন্তু ডিরেক্টলি এসে আপনারা কিন্তু পার্সেস করতে পারবেন আমাদের এখান থেকে আর আপনাদেরকে হেল্প করার জন্য লিজা ম্যাডাম তো আসেই সব দিক থেকে হেল্প করবে আপনাদেরকে আর আমাদের শোরুমে কিন্তু উনি নতুন আসছে আপনাদের একটু পরিচয় করায় দিছি তো অলরেডি তারপর একটু পরিচয় করাই দেয় আপনারা ওনারা এসে কিন্তু ডিরেক্টলি আমাদের সুজুকি রাইডার্স জন্য পেয়ে যাবেন আর ওনার কাছ থেকে কিন্তু ওভারঅল যেভাবে হেল্প নেওয়া পসিবল মানে ওভারঅল সব দিক থেকে হেল্প কিন্তু আমাদের এখানে যারা ইনক্লুড আছে সবাই আমরা অনেক হেল্পফুল সব সেই ক্ষেত্রে হেল্প কিন্তু পাবেনি আর এগুলার যে কালারগুলো আছে সবগুলো কালারই কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে হ্যাঁ এছাড়া আমাদের কাছে পেয়ে যাচ্ছেন হচ্ছে এসএফ এফআই এভিএস যেটা এসএফ এফআই এভিএস এর ম্যাট কালার কিন্তু এখন আপাতত দুইটা অ্যাভেলেবেল তার ভিতরে সবথেকে সুইট কালার যেটা সুইট কালার কিন্তু এই পাশে যেটা হচ্ছে Gixxer SF FI ABS matte red এই ম্যাট রেডটা কিন্তু অনেক দিন ধরেই মানে আসবে আসবে করেও আসে না আর আমাদের কাছে কিন্তু হঠাৎ করে চলে আসছে আর এটা হচ্ছে বর্তমান প্রাইস কিন্তু এই যে ম্যাট কালার আছে ব্ল্যাক কালার এই ব্ল্যাক কালারের প্রাইসটা আপনারা জানেন তার সাথে এই ম্যাট রেড যেটা আছে এই ম্যাট রেডটারও প্রাইস কিন্তু সেম সেক্ষেত্রে আগের যে প্রাইসটা ছিল একটু জানিয়ে দিই আপনাদেরকে মাত্র হচ্ছে তিন লক্ষ চৌত্রিশ হাজার নশো পঞ্চাশ টাকা আর ওই প্রাইসটাই কিন্তু সেম ভাবে আমাদের মানে এই ম্যাট রেটটার ক্ষেত্রেও কিন্তু একই প্রাইসেই পেয়ে যাচ্ছেন এটা অ্যাকচুয়ালি দূর থেকে একটু লুকিংসটা কিন্তু আড়াইশো সিসির মতো লাগে একটু এই সাইড ফ্রন্ট সাইড থেকে একটু দেখান ফ্রন্ট সাইড থেকে কিন্তু পুরোটাই আড়াইশো সিসির একটা বাইকের মতো লাগে সেক্ষেত্রে যারা এই কালারটা খুঁজতেছিলেন মানে this is the first one number one number unit মানে এক নাম্বার ইউনিটই আমাদের সুজুকি রাইডার জন্য এই প্রথম আসছে আর সেটা যে কে নিতে যাচ্ছেন এটা আমাদেরকে জানাইলে কিন্তু অবশ্যই আমরা তাদেরকে দিতে পারবো আর এই ভিডিওর ডিসক্রিপশনে আর হচ্ছে যে হচ্ছে ইয়া আছে স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করার জন্য ওভারঅল আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু এই মডেলটা আপনার নিজের করে নিতে পারবেন এছাড়াও হচ্ছে যে ব্ল্যাক কালারটা আছে ব্ল্যাক কালারটা হ্যাঁ ব্ল্যাক কালারটাও এটাও কিন্তু প্রাইস একদমই সেম এটার প্রাইস মাত্র হচ্ছে কত তিন লক্ষ চৌত্রিশ হাজার নশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে সবগুলা কালারই কিন্তু অ্যাভেলেবেল সাথে কিন্তু আমাদের কাছে এস এফ যেটা এস এফ এফ আই এবিএসটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন S F F I ABS এর বর্তমান প্রাইস তো আপনারা জানেন তারপরেও একটু বলে দিই এটার বর্তমান প্রাইস কিন্তু মাত্র তিন লক্ষ উনিশ হাজার নশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে হচ্ছে এটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আর এটা এফআই এবিএস বা এফআই ইঞ্জিন সাথে কিন্তু এবিএস ব্রেকিং সিস্টেম আছে সেক্ষেত্রে যারা নিতে যাচ্ছেন ব্ল্যাক কালারটা অনেকদিন ধরে পাচ্ছেন না তাদেরকে বলবো যে অবশ্যই আমাদের সুজুকি রাইডার জন্য এসে যোগাযোগ করে আমাদের কাছে কিন্তু নিয়ে যেতে পারেন আপনার কাঙ্ক্ষিত এই ব্ল্যাক কালারের বাইকটা এছাড়াও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যে হচ্ছে জিক্স জিক্সার যেটা জিক্সারের নর্মাল যে ভার্সনটা যেটা new Gixxer carburettor version new Gixxer carburettor ভার্সনের প্রাইসটা বর্তমান ম্যাডাম কত চলতেছে জানি মাত্র হচ্ছে দুই লক্ষ একচল্লিশ হাজার নশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে আপনারা যারা এই জিক্সার কার্বোরেটর ভার্সনটা নিতে আছেন তারা কিন্তু আমাদের সাথে ইমিডিয়েট এসে যোগাযোগ করতে পারেন বা এই মাসের মধ্যেও কিন্তু আমাদের এখান থেকে পেয়ে পেয়ে যাবেন সাথে সাথে পেয়ে যাবেন আর সাথে কিন্তু আমাদের কাছে নিউ জিক্সার এফআই এভিএস ভার্সনটাও অ্যাভেলেবেল আছে যেটা একটু দেখান সবাইকে নিউজিক্সার এফআই এবিএস এর বর্তমান প্রাইস একটু বলে দেন সবাইকে নিউজিক্সার এফআই এবিএস এর বর্তমান প্রাইস হচ্ছে দুই লক্ষ চৌষট্টি হাজার নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ দুই লক্ষ চৌষট্টি হাজার পঞ্চাশ টাকা সেক্ষেত্রে এই ভার্সনটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর এছাড়াও কিন্তু আমাদের কাছে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বাইক আছে যেটা হচ্ছে ব্যাগ যেটা আচ্ছা। ইন্ট্রুডারটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইন্ট্রুডারটার এখন বর্তমান মানে এটা সব থেকে মজার বিষয় হচ্ছে বসে সিটিং পজিশন থেকে ধরেন যে বসছেন বসে আরামদায়ক একটা রাইডের জন্য এটা যে কতটা মানে আরামদায়ক একটা বাইক যে না চালাইছেন সে কিন্তু বুঝতে পারবেন না এটার বর্তমান প্রাইস কিন্তু মাত্র তিন লক্ষ উনিশ হাজার নশো পঞ্চাশ তিন লক্ষ উনিশ হাজার নশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে এই মজার আরামদায়ক যে বাইকটা আছে এটা যদি আপনি নিজে কিনতে চান বা আমাদের কাছ থেকে এসে নিয়ে যেতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা একটু আপনাদেরকে জানিয়ে রাখি মিরপুর দুই নাম্বার প্রশিক্ষা মোল প্রশিক্ষা ভবনের ঠিক অপোজিটে কিন্তু আমাদের সুজুকি রাইডার জনের শোরুমটা আর আমাদের শোরুমে কিন্তু sales service spare parts registration সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল সেক্ষেত্রে যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের এই ঠিকানায় যোগাযোগ করেন আর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে কিন্তু অবশ্যই আমাদেরকে ওভারঅল সবসময়ের জন্যই পেয়ে যাবেন এবার এবার যে বাইকটা দেখাবো সেটা অ্যাকচুয়ালি বাইক না স্কুটার যেটা হচ্ছে আপনার এক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভ আর এক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভ কিন্তু আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর এটার বর্তমান দাম একটু যদি বলতে পারেন এক লক্ষ চুয়াত্তর হাজার নয়শো পঞ্চাশ টাকা এক লক্ষ চুয়াত্তর হাজার নয়শো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এটা আপনার নিজের করে নিতে পারবেন আর এটার বর্তমান কালার কিন্তু তিনটা এই তিনটা কালারের ভিতরে ব্লু কালারটা সব থেকে আকর্ষণীয় যে কালারটা এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সাথে কিন্তু ব্ল্যাকটাও আমাদের কাছে হ্যাঁ ব্ল্যাকটাও অ্যাভেলেবেল আছে সেক্ষেত্রে এটা উইদাউট এনি বুকিং যে কেউ নিলে নিলে কিন্তু সাথে সাথে নিতে পারবে আর এটার স্পেসিফিকেশনের ভেতরে আমি একটু বলবো এটা কিন্তু সব থেকে আকর্ষণীয় কিছু দিক আছে সেটা হচ্ছে এটা সিবিএস ব্রেকিং সিস্টেম একশো পঁচিশ সিসির কিন্তু এফআই ইঞ্জিন সাথে হচ্ছে সিঙ্গেল ডিস্ক ব্রেকিং সিস্টেম আর সব থেকে বড় বিষয় হচ্ছে এটা কিন্তু সাইড স্ট্যান্ডে সেন্সর আছে এই মজার এই স্কুটারটা আপনার নিজের করে নিতে চাইলে অবশ্যই আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কিন্তু আপনি যোগাযোগ করতে পারবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে যে বাইকটা দেখাবো সেটা হচ্ছে একশো পঁচিশ সিসির যেটা জিএসএক্স ওয়ান টোয়েন্টি ফাইভ এই জিএসএক্স ওয়ান টোয়েন্টি ফাইভ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই জিএসএক্স ওয়ান টোয়েন্টি এর বর্তমান যদি লিজা ম্যাডাম আপনি দামটা একটু বলে দিতেন আচ্ছা, এটার বর্তমান প্রাইসটি হচ্ছে এক লক্ষ একচল্লিশ হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ একচল্লিশ হাজার নশো এক লক্ষ একচল্লিশ হাজার নশো পঞ্চাশ টাকা এই এক লক্ষ একচল্লিশ হাজার নশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এই বাইকটা আপনার নিজের করে নিতে পারবেন আর এটার সব থেকে মানে গুরুত্বপূর্ণ কিছু ফিচার্স আছে তার হচ্ছে আপনার যে আছে তারপরে হচ্ছে সিঙ্গেল ডিস্ক ব্রেক আছে টিউবলেস টায়ার ওভারঅল লং একটা সিট সব কিছু মিলায় এটা কিন্তু মানে আরামদায়ক একটা বাইক আপনি রাইড করতে পারবেন আর এটা কিন্তু আমাদের সুযোগ রাইডার জন্য অ্যাভেলেবেল আর এটার তিনটা কালার আছে আপনারা জানেন যেটা হচ্ছে রেড কালার ব্ল্যাক কালার আর ব্লু কালার সবগুলো কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবার বলবো আমাদের সার্ভিস সম্পর্কে আমরা সার্ভিস দিই হচ্ছে পাঁচটা ফ্রি হ্যাঁ, সার্ভিস পাঁচটি ফ্রি সার্ভিস আর সাতটা হচ্ছে সাতটা পেট সার্ভিস মানে হচ্ছে হ্যাঁ 12টা হ্যাঁ, সার্ভিস আমরা দিয়ে থাকি এই 12টা সার্ভিস কিন্তু আমাদের সুজুকি রাইডার জোন থেকেই পেয়ে যাবেন আর প্রতিটা বাইকের সাথে কিন্তু দুই বছর অথবা 30000 কিলোমিটার পর্যন্ত ইঞ্জিনের ওয়ারেন্টি থাকতেছে আর আমাদের কাছে যদি বাইক নেন যদি সিকেডি রেডি থাকে উইদিন দুই দিনের ভেতরে কিন্তু আপনি আপনার রেজিস্ট্রেশন পেপারটাও বুঝিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে বাইক নিচ্ছেন মজা করে বাইক চালাবেন কোনো ধরনের হ্যাসেল ছাড়াই আর সাথে যে কোনো ধরনের প্রবলেম হলে সাথে সাথে যোগাযোগ করবেন আমাদের সুজুকি রাইডার জোনে আর আমাদের নাম্বার তো দেওয়া আছে আর যারা পুরাতন সুজুকি ইউজার্স তাদের জন্য বলবো যে অবশ্যই আমাদের সুজুকি রাইডার জোনে এসে একবারের জন্য হলেও সার্ভিস করায় নেবেন আমাদের এখানে বেটার সার্ভিসটা আমরা ইনশিওর করি সবার জন্য বেস্ট সাপোর্ট সবসময় দিই আর আমাদের কাছ থেকে বাইক কিনলে কিন্তু এক্সট্রা একটা গিফট আইটেম পেয়ে যাচ্ছেন গিফট আইটেম যদি একটু বলে দিতেন ম্যাডাম আচ্ছা, আমাদের সাথে আমাদের গিফট হিসেবে যা আছে তা হচ্ছে আপনারা পাবেন একটি টি শার্ট সাথে হচ্ছে আপনাদের যে বাইকের কাভার আর সাথে একটি কিউরিং এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন গিফট হিসেবে আর এই গিফট হিসাবে পাবেন শুধুমাত্র কিন্তু সুজুকি রাইডার জোনে এই গিফট আইটেমটা যদি অন্য কোনো শোরুমে যে বলেন যে আপনাদের এখানটায় বাইক পারচেস করছি একটা হচ্ছে টি শার্ট দেওয়ার কথা এই টি শার্ট কিন্তু শুধুমাত্র সুজুকি রাইডার জোন থেকে পাবেন আর এটা আকর্ষণীয় অনেক সুন্দর একটা টি শার্ট পেয়ে যাচ্ছেন আপনাদের প্রতিটা বাইকের সাথে সুজুকি বাইক চালাবেন সুজুকির একটা টি শার্ট গায়ে দিয়ে এটা কিন্তু অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং একটা বিষয় আর বেশি দীর্ঘায়িত করব না সবাই যখন বাইক রাইড করবেন অবশ্যই সেফটি একটা হেলমেট পরে রাইড করবেন সব সময়ের জন্য সেফটি একটা হেলমেট যতটা সম্ভব সেফলি চলাফেরা করতে হবে আপনাদের হ্যাঁ, কারণ এখন রাস্তাঘাট বুঝে বাইক চালাতে হবে মানে সবকিছু খুব কেয়ারফুলি যেন কেয়ারফুলি বাইক চালাতে না হয় হ্যাঁ এটা সবাই মাথায় রেখে একটু বাইক চালাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর সুজুকি রাইডার জন্য আপনাকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাথে চা খাওয়ার আড্ডা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ